Whoa. Whoa. Damn, shorty. Hey, deck, Ah, idemo na é to vidim. Majamu é uma idemo na desna, počus. Kik to dek? Arik to na Desna, Marili, please, please. Desna, Marili. o হইব ভাই দেখলে গুণ হইব এটি পুরো পাগল হয়ে যাবে বুঝছস চোখ show, পুরো তালকানা হয়ে gente, deck, ও rei তোর কাছে এত জোস জোস কালেকশন কেমনে আহে রে ভাই আমি আবার বুঝছো দেখা একদম পাকা জিনিস ফলো করি ওকে কোনোটাই মিস হয় না কিন্তু তোর আজকে মনোযোগ একটু অফ মন হইতেছে এই একটু বড় ভাইয়ের সাথে চ্যাট করতেছিলাম আর কি বড় ভাইয়ের লগে এরকম মধুমাখা হাসিলে চ্যাটিং করতেছিস আরে দূর বেটা তোরা তো সবই বুঝোস আমরা তো কথা কস কে সিস্টেম করতে দেশ নাই মামা একটা কাম করতো আমার আরেকটু দে এই এত বেশি খাইস না বেশি খামু না মানে আজকে মন চাইছে খামু ইচ্ছা মতন খামু দে আরে দে বেটা দে কিচ্ছু হইব না তুই আমার দে চিয়ার্স বন্ধু Hehehehe <laughs> Cheers. <laughs> ওই আমাকে হজুরে আছে না হ হ্যাঁ। মেসেজ পাঠাইছে বুঝছিস কি পাঠাইছে মেসেজে লাগছে একটা সময় আসবে যখন আমাদের হাত আমাদের পা আমাদের মুখ আমাদের চোখ কথা বলবে ভাই আমার মনে হয় ওই কোনো গাঁজা মাজা খায় বুঝছো তোমার আবল তবল জিনিস ডেইলি পাঠায় আসলে একটা সাইকো টাইপের বলা যখনই মনে করো একটু চিল মোড়ে আসি একটু ভালো সময় কাটাইতেছি খপ করে কোন দিক দিয়ে আইয়া দুই চারটা ধর্মের বাণী উনায় দেয় কেমন একটু ঘুম ঘুমাইতেছে রে ভাই কি এখন কেমন লাগে আমাকে দিয়ে কত ধরনের খারাপ কাজ করছো কত বাজে জায়গায় ক্লিক করাইছো কত খারাপ খারাপ মেসেজ মানুষের কাছে পাঠাইছো কি মনে পড়তেছে হ্যাঁ কোনোদিন কি মনে হয়েছিল যে আমিও কথা বলতে পারবো আমিও বিচার দিতে পারবো আজকে আমার স্বাধীনতা আজকে আমি সব খুলে বলবো সব খুলে বলবো <laughs> এই যে ভাইরা আমাকে ভুলে যাচ্ছেন আমাকেও তোর ব্যবহার করেছে যখন নামাজের জন্য ভালো কিছু করার জন্য আহ্বান আসতো ওরা আমাকে সেখানে না নিয়ে খারাপ খারাপ জায়গায় নিয়ে যেত আর যাওয়ার সময় আমার যথেষ্ট খারাপ লাগলেও আমি কিছু বলতে পারতাম না আজকে আমারও সুযোগ এসেছে আমিও কথা বলবো আমারও আজকে বলার দিন এখন তো খারাপ লাগবে কারণ আজকে তো তুমি কথা বলতে পারছো না বলছি আমি আমাকে খারাপভাবেই ব্যবহার করে গেছ কি মনে পড়ে না যখন মিথ্যা কথাগুলো বলছিলে মানুষকে খারাপ পথে আহ্বান করছিলে তখন তো দ্বিধার্সে কথা বলে গেছ কিন্তু আজকে আমি কথা বলবো আমি তোমার মুখোশ উন্মোচন করব আজকে কোনো ছাড় দেওয়া হবে না হ্যাঁ <laughs> সত্যি কথা বলতে নজরের যে হেফাজতের প্রয়োজন ছিল সেটা ওরা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আজকে আমাকে যেখানে খারাপ জিনিস দেখার পর সরিয়ে নেওয়ার কথা ছিল সেটা না সরিয়ে ওরা এক দৃষ্টিকোণে তাকিয়েই গেছে আজকে আমি সত্যি অনেক লজ্জিত অনেক লজ্জিত কাউকে দেখা বাদ রাখেনি নিজের স্পেশাল কালেকশন করে দেখেছে এবং অন্যদেরকে শেয়ার করেছে নিজেরটা তো বারোটা বাজাইছেই লগে অন্য মানুষদেরটাও বারোটা বাজাই দিছে আজকে চোখ দিয়া যা যা দেখছে এগুলো দিয়ে ব্রেনটারে খাইছে আজে বাজে চিন্তায় নিজের ভরে রাখছে অর সব ফাঁস করে দিলাম এত বড় বেকুব মনে করছিল কেউ কিছু কোনোদিন দেখবো না কেউ কিছু কোনোদিন কইব না কিন্তু সব কিছু কিন্তু রেকর্ড হইতেছে অয় বুঝতেছে না এই জন্য দিনের পর দিন রাতের পর রাত কি যে করছে আমার দিয়া আমি লজ্জায় কইতে পারতেছি না আমি কিছু করিনি আমি কিছু করি নাই সব ওর দোষ সব ওর দোষ ওই গুণাগার ভাই ওই সবচেয়ে বড় পাপি না ভাই না আমাদের সাথে এরম করি না ভাই ভাই স্বপ্নের মধ্যে দেখলাম আমার চোখ মুখ হাত পা সব কথা কইতাছে আমিও তো সেম স্বপ্ন দেখলাম ভাই